টুপিটা দিন না দিব না কেন নামাজ পড়তে যেতে হবে না বললাম না যেতে হবে না এত জেদ কিসের ছোট বাচ্চার টুপি দিব না